আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিএনএন টেক টিভিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে যে আমি দেখাবো যেহেতু আজকে বারো তারিখ পার হয়ে গেল আজকে তেরো হচ্ছে তেরো তারিখ চলছে বারো তারিখে সাতোশি করের মাইনিং শেষ হওয়ার কথা নোটপ্যাড মাইনিং শুরু হবে তারা বর্তমান লাস্ট কোর আছে যে সাতোশির যে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে আমরা সেই অ্যানাউন্সমেন্ট দেখব তো আমি সাতোশি করে ঢুকলাম ঢোকার পরে সর্বশেষ যেটা রয়েছে তাদের সর্বশেষ যে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে এখানে এনাদের হচ্ছে কারে আছে হয়েছে সর্বশেষ যে আমাদের যে কয়েন ব্লক সেটা হচ্ছে পাঁচশো চব্বিশ দশমিক থ্রি সিক্স এম এন মানে মিলিয়ন এবং হচ্ছে এখানে টোটাল সাপ্লাই ছিল আচ্ছা টু পয়েন্ট ওয়ান বিএন এবং ব্লক হাইট দেওয়া আছে এক লক্ষ চার এক লক্ষ চার হাজার আটশো বাহাত্তর এবং হ্যাশ গেইন সবগুলো দেখতে পাচ্তেছেন আপনারা তো এখন পর্যন্ত মাইনিং চলছে আলহামদুলিল্লাহ মাইনিং চলবে তাদের কিছু আরও কিছু বাকি আছে কয়েন বাকি আছে সেগুলো মাইনিং শেষ হওয়ার পর তারা নতুন করে যে অ্যানাউন্সমেন্ট দিবে সেই অ্যানাউন্সমেন্ট দেখবো আমরা তারা নতুন অ্যানাউন্সমেন্ট কী দিয়েছে তো এখন আমরা আসলে তাদের টুইটটা দেখবো তারা টুইটে কি লিখেছে শেষ পর্যন্ত তারা টুইটে যেটা লিখেছে আমি টুইট ওপেন করলাম সাতোশি বিটিসিএস মানে কোডাও যেটা দিয়েছে এই কোডাও এটা হচ্ছে তাদের অরিজিনাল পেজ এজ এ কোডাও one point three million followers যেটাকে সর্বশেষ আমরা পেয়েছি এরপর এখান থেকে দেখেন as many if you guys correctly we are exit to share that our attitude have been successful complete and we are now officially in the final countdown to launch main net more details coming shortly এটা দিয়েছে এটা টাইম হচ্ছে যে আপনার এটা এখন থেকে মানে রাতে দিয়েছে রাত তিনটায় সাঁত্রিশ এম মানে রাত তিনটা সাঁত্রিশ মিনিটে এনারা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এর অর্থ এটা হচ্ছে যেটা বোঝাচ্ছিল এর অর্থ এর অর্থ হচ্ছে যে আপনারা অনেকেই সঠিকভাবে অনুমান করছেন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে আনন্দিত যে আমাদের যেটা হচ্ছে যে এই এটা আমাদের টেস্ট নেট সফল হয়েছে যেটা টেস্ট নেট ছিল তারা সঠিকভাবে সফল করতে পেরেছে এখন তারা শুধু এখন তাদের টেস্ট নেট এবং অডিট সফলভাবে সম্পন্ন হয়েছে তারা এখন মেইন নেট চালুর সিদ্ধান্তে হচ্ছে উপনীত হতে যাচ্ছে খুব শীঘ্রই তারা আমাদেরকে কী দেবে একটা নতুন অ্যানাউন্সমেন্ট দিবে এবং এই সম্পর্কে বিস্তারিত দিবে যে অফিসিয়ালি তারা আসলে সর্বশেষ কি আপডেট দিচ্ছে তো আমি এখান থেকে আরও একটা আপনাদেরকে টুইট দেখাবো যে তারা এখান থেকে আরও একটা টুইট দিয়েছিল আমাদেরকে সেই টুইটটা আমি এই যে দেখেন we have some exit news uh, here title who can guys the mining এই সম্পর্কে তারা কি অ্যানাউন্সমেন্ট দিল সব এখানে দেখেন দুইটা টুইট আমরা দেখতে পাচ্ছি সাতোশি বিটিসিএস একটা টুইট শেয়ার করেছে কোরডাওয়ের সেখান সাতোশি বিটিসিএ মানে কোরডাও দিয়েছে এটা we have some exist news হাইটার টাইটেল রেডিট মানে তাদের একটা ছোট্ট খবর আছে এবং এটা একটি ছোট একটি ধাঁধা এবং আরও একটা সাতুশি বিটিসিএস এখান থেকে শেয়ার করেছিল অ্যানামাউস সিক্রেট ডিটেলাইজেশন এসকাবলিট বেটলে টেস্টেড রেডি মাইনেট testing in a few days তাহলে এর অর্থ দেখাচ্ছে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এর অর্থ যেটা দাঁড়াচ্ছে যেখানে সুরক্ষিত বুদ্ধিমিত পরীক্ষিত নেট কিছুদিনের মধ্যে পরিবর্তন হতে যাচ্ছে তারা নেক্সট টুইটে জানাই দিবে সর্বশেষ টুইট ছিল তাদের এটাই এটাই আসলে দেখার ছিল অনেকের ভিতরে এখনও জল্পনা কল্পনা রয়েছে যে আসলে সর্বশেষ আপডেট কি হলো বহুদিন থেকে যেহেতু আমরা সবাই আমাদের ভিতরে জানা ছিল যে বারো তারিখের মধ্যেই এর মাইনিং শেষ হয়ে যাবে নোটপ্যাড মাইনিং হবে আমরা দেখতে পারলাম যে আসলে তারা নোটপ্যাড মাইনিং চালু করতেছে কি না বা সর্বশেষ অ্যানাউন্সমেন্ট কী দিয়েছে তো সেক্ষেত্রে আমরা সর্বশেষ অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারলাম কোরডাও থেকে এবং সাতোশি বিটিসিএস থেকে তো আশা করি আপনারা যারা মাইনিং এখনও করতে চান মাইনিং চলেও করতে থাকুক সর্বশেষ যে আপডেট দিবে অবশ্যই আমি সেই আপডেট আপনাদেরকে জানাই দিব এবং আপনাদের মাঝে পৌঁছাই দেবো এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেটটি ছিল সেই আপডেটটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি তো আশা করি অবশ্যই সবাই বিষয়টি বুঝতে পারছেন নেক্সট যে ভিডিও দেওয়া হবে সাতোশি ওডাওয়ের তারা নেক্সট কি টুইট দেয় সেটা আপনারা অবশ্যই ফলো করবেন আর একটা কথা বলি যারা আমার এই চ্যানেলটাকে দেখতেছেন বা ফলো করতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সালাম জানাচ্ছি আসসালাম